সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো চলো আজকে যাওয়া যাক বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে ঢাকার প্রাণকেন্দ্র মহাখালী থেকে যে কোনো বাসে অথবা মাইক্রো অথবা প্রাইভেটে বা উবারে যেতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে তো চলো শুরু করা যাক বিমান বাহিনী জাদুঘরের গেট তো এই গেট দিয়ে যারা গাড়ি নিয়ে যায় তারা প্রবেশ করবে এবং ডান পাশে রয়েছে পার্কিং আর বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার তো পার্কিং থেকেও টিকিট কাটা যায় এবং যারা পায়ে হেঁটে যাবেন তারা বাম পাশ থেকে টিকিট কাটতে পারবেন এটা হচ্ছে এক্সিট ওয়ে গাড়ি বের করার এর প্রথমেই আছে একটি জুবেনিয়ার শপ বিমানবাহিনী জাদুঘরের প্রথমেই এরপরে দেখতে পাবে দুইটি ক্যাফে রেস্তোরাঁ এবং সম্পূর্ণ এলাকাটি ধূমপান মুক্ত এই রেস্তোরাঁগুলোতে খাবারের দাম একটু বেশি এখানে আছে এমআই এইট হেলিকপ্টার যুদ্ধে ব্যবহৃত radar FT six aircraft F seven aircraft এগুলো এফ এফটি সিক্স এটা হচ্ছে ফাইটার এফ সেভেন এগুলো রয়েছে মিসাইলের কিছু ডেমো যেগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল এগুলো হচ্ছে এফটি সিক্স এয়ারক্রাফট এটি একটি ডেমোর রকেট এটা হচ্ছে এমআই এইট হেলিকপ্টার এটা হচ্ছে ইন্ডিয়ার দেয়া একটা বিমান আর আমরা দেখতে পাচ্ছি এখন Fouga aircraft trainer dual seat এখানে রয়েছে শিশুদের জন্য মনোরম পরিবেশ এই পুরা বিমান বাহিনী জাদুঘরটি ঘোরার জন্য রয়েছে একটি কার বিভিন্ন প্রাণীর স্ট্যাচু এখানে রয়েছে গেমস কার্নিভাল অনেক রকমের গেমস এখানে তোমরা খেলতে পারবা রয়েছে শিশুদের জন্য চরকি জাম্পিং প্যাড এছাড়া রয়েছে নাগরদোলা চরকি বেবি ট্রেন এবং ফ্যামিলি ট্রেন এই পুকুরের চারিদিকেই ফ্যামিলি ট্রেনটা ঘূর্ণয়মান এবং এটা একটি বোট ক্লাব যা ঢাকার জাদুঘরটি এত সুন্দরভাবে ডিজাইন করা যা বাংলাদেশের কোথাও আপনি দেখতে পাবেন না তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এডিটিং তো প্রথমেই দেখলেন আমি কীভাবে এডিটটা করেছেন ধন্যবাদ সবাইকে